ওকে আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা দেখব কিভাবে ফেক বায়ার এবং রিয়েল বায়ার আমরা মূলত এক্সট্রেকশনের মাধ্যমে খুঁজে বের করতে পারি এবং আমরা যখন বায়ার রিকোয়েস্ট করি আমাদের মূল টার্গেট থাকে ইউএসএ কানাডা এবং অস্ট্রেলিয়া অথবা আদার্স কান্ট্রিগুলোর টার্গেট থাকে আমাদের এখন যেটা হচ্ছে সব থেকে বেশি সেটা হচ্ছে আমাদের এখানে দেখেন আমি কিছু বায়ার রিকোয়েস্ট করেছি এখানে টোটাল আমি উনত্রিশশো নব্বইটা বায়ার রিকোয়েস্ট করে ফেলছি আর একশো মানে এক হাজার একাত্তরটা বায়ার রিকোয়েস্ট বর্তমানে আসছে তো এখন যেটা হয়েছে এখন ম্যাক্সিমাম বায়ারগুলোই এখানে যদি আমরা দেখি ম্যাক্সিমাম বায়ারগুলোই পাকিস্তানি ইন্ডিয়া বাংলাদেশ এগুলো হইতেছে বেশি এটা হচ্ছে পাকিস্তান দেখেন পাকিস্তান আমি যদি আবার দেখাই এটা এটাও মেবি পাকিস্তান দেখছেন আমরা যদি এইগুলো বায়ার রিকোয়েস্টের জায়গায় যদি আমরা এই এই বায়ারগুলোকে যদি আমরা রিকোয়েস্টগুলো করি তাহলে কিন্তু আমাদের কোনো বাইরে ফলাফল বাইরে হচ্ছে কোনো ফলাফল আসবে না কারণ এটা সম্পূর্ণ হচ্ছে বট বায়ার বা ফেক বায়ার এইগুলো হচ্ছে বায়ার না মূলত সেলার তাদের যখন গিকগুলো র্যাঙ্ক হারায় ফেলে তখন তারা এই র্যাঙ্ক ফিরে পাওয়ার জন্য এই কাজগুলো করে যার মাধ্যমে তারা যেন তার প্রোফাইল থেকে প্রোফাইলে ঘুরে আসে সেখান থেকে তিনি একটা ইমপ্রেশন পাবে এবং ক্লিক পাবে এবং ওইখান থেকে তার প্রোফাইলগুলো র্যাঙ্কিং করার একটা সম্ভাবনা থাকে এই কাজগুলোই এখন বর্তমানে হচ্ছে মানে একশোটা বায়ের বাইরের ভিতরে একশোটা বাই গোষ্ঠীর ভিতরে মূলত নব্বইটা বাইরে গোষ্ঠী পাকিস্তানিরা করে আর দশটা বাই গোষ্ঠীগুলো পাঠায় রিয়েল বায়ারগুলো তো এটা শনাক্ত ছাড়া যদি আমরা সরাসরি বাই রিকোয়েস্টগুলো করি তাহলে কিন্তু আমাদের কোনো ফলাফল হবে না বা আমরা কোনো লাভ পাবো না তো এর জন্য আমাদের একটা এক্সটেশন লাগবে নাম হচ্ছে আমি যদি আমি এই আমার ক্রম্ব ব্রাউজার এখানে চলে যাবেন এখানে আসার পরে উপরে দেখেন তিনটা ডট পাবেন কাস্টম অ্যান্ড কন্ট্রোল গুগল ক্রম এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর মোর থেকে মোড়ে চলে যাব মোর মোর থেকে চলে যাব হচ্ছে এক্সটেকশন এক্সটেকশনে আসব এবার এক্সটেকশনে আসার পর আমি এখান থেকে আমি ক্লিক করব হচ্ছে এখান থেকে আমি ক্লিক করব হচ্ছে এখানে দেখেন মেনু আছে মেন মেনু এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমি open the com web store এখানে আমি ক্লিক করব তো ক্লিক করার পর এবার এখানে আমাদের একটা ট্যাব আসবে সার্চ করার অপশন আমাদের যে একটা এক্সটেনশন লাগবে সেটার নাম হচ্ছে বায়ার ডিটেলস বায়ার ডিটেলস এখানে লিখবেন বায়ার ডিটেলস আমি বায়ার ডিটেলসটা লিখে দিলাম ওকে বায়ার ডিটেলস লিখলে আপনারা ফাইবার ওকে আমি লিখি ফাইবার বায়ার ডিটেলস ওকে তাহলে ভালো হবে আমরা খুঁজে পাব Fiverr buyer request request request Fiverr buyer request লিখলে আপনারা পেয়ে যাবেন এরকম অনেক ধরনের সফটওয়্যার আছে আমি একটা ইউজ করতেছি এই একটা আছে এটাও আপনি ইউজ করতে পারেন উপরের এটাও ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট এটা ইউজ করতে পারেন আমি এটা ইউজ করতেছি বর্তমানে এটা মোটামুটি খুবই ভালো কারণ হচ্ছে এখানে আপনার ডাউনলোড দেখেন মোটামুটি দশ হাজার এটাও খুবই ভালো এটাতে বায়ের ডিটেলস দেখা যায় আমরা যদি একটু দেখি এখানে কি কি করা যায় এক্সট্রিকশনের মাধ্যমে দেখেন বায়ারের এখানে আমরা ক্লিক করতে পারি এগুলো বায়ার কখন রিকোয়েস্ট করছে সেটা আমরা দেখতে পারবো এবং কোন ক্লায়েন্ট মানে কান্ট্রি থেকে এটা তো আমার যেহেতু এটা আছে আমি যেটা করছি এখান থেকে আমি অ্যাড করে ফেলছি আমি একটু রিমুভ করে দেই রিমুভ করে আবার আমি অ্যাড করি দেখেন এখন আমার এরকম আছে ঠিক আছে আমি এবার যেটা করব অ্যাড এ ক্রম্ব এখানে আমি ক্লিক করবো এবার অ্যাড স্টেশন এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে রিলোড করব ওকে একটু আমি অপেক্ষা করব দেখি আমাদের এটা এক্সটেনশনটা অ্যাড হয়েছে কিনা ওকে ফেল্ড মারতেছে ওকে আমি আবার একটু অ্যাড করে ফেলি ওকে ওকে আমাদের এখন চেকিং চলতেছে একটু সময় লাগবে হয়তো দুই এক সেকেন্ড এটা আমাদের ব্রাউজার এখানে আসতে মেবি ফেল হচ্ছে একটা কারণে ওকে আমাদের চলে আসছে দেখেন আমাদের এখানে চলে আসছে অটোমেটিকলি চলে আসছে এটা আমি এখন এখান থেকে পিন করে দিব ওকে পিন করে দিব এখান থেকে আমার এটা হচ্ছে Fiverr Fiverr buyer details okay এটা আমি পিন করে দিলাম পিন করে দিয়ে এবার এখান থেকে আমাকে সেটিংসটা করে নিতে হবে ওকে দ্যাটস কুল এখান থেকে এসে আপনি কাস্টমাইজেশন করে নিতে পারেন অথবা আপনার এখানে যদি এক্সট্রাকশনটা থাকে তাহলে আমি এখানে রিফ্রেশ করে নিই একটু রিফ্রেশ করে নিলাম এবার এখান থেকে আমি বাই রিকোয়েস্টে ক্লিক করব এবার দেখি আমার এক্সট্রিকশনটা কাজ শুরু করছে কিনা এবং আমরা যখন এখানে দেখেন আমি যখন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এবার এখান থেকে আমি দেখেন আমি ছবির উপরে যখন ক্লিক করছি তখন কিন্তু তার ডিটেলসটা চলে আসতেছে ওকে আবার আমি চাইলে এখান থেকে সরাসরি তার নামের উপর ক্লিক করেও কিন্তু তার প্রোফাইলটা দেখতে পারি ভালোভাবে দেখেন নামের উপর ক্লিক করেও দেখতে পারি নামের উপর ক্লিক করবার দরকার নেই আমি এভাবে দেখতে পারি এভাবে দেখতে পারি এবার আসি কিভাবে বুঝবেন যে এটা রিয়েল কেনা ফেক অবশ্যই আপনাকে তিনটা চারটে মানে দেশের লোকদেরকে আপনাকে কখনোই কাজ করা যাবে না মনে করেন বাই রিকোয়েস্ট করবেন না কারণ ওরা বেশিরভাগই হচ্ছে ওয়ার্ড হয় মানে সেলার হয়ে বাই রিকোয়েস্টগুলো করে যেমন হচ্ছে আপনার Pakistani Philippine Nigeria India Bangladesh এগুলোকে কখন কখনোই বাই রিকোয়েস্ট করবেন না এগুলো আসে অনেকগুলো আসলে ডিটেলসে বলতে গেলে হবে অনেক কিছু বলা যাবে ঠিক আছে আমি আসলে বলতেছি না তো এখানে এগুলো থেকে দূরে থাকবেন আর বায়ার যখন দেখবেন যে এটা কোন দেশি বায়ার এবং রিভিউ আছে কিনা এখানে আমি যখন ক্লিক করলাম দেখেন ইউনাইটেড কিংডম ওকে এখানে একটু আসি দেখেন গিক দিছে আবার তার মানে এটা হচ্ছে সেলার তার কোনো রিভিউ নাই এবার আসি হচ্ছে রিভিউ দেখার জন্য অ্যাবাউট এসে যাই যার পরে দেখি কোনো রিভিউ আছে কিনা কোনো রিভিউ নাই এটা কিন্তু একদম নতুন তার মানে যেগুলো রিভিউ থাকবে না সেগুলোতে আপনারা বাইরে করতেও পারেন না করতে পারেন ওটা ম্যাক্সিমামগুলো রিয়েল হয় আবার ফেকও হয় তো সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন এইভাবে বায়ার রিকোয়েস্টগুলো এক্সটেকশনের মাধ্যমে করে নেবেন আর এটা খুবই ভালো এইভাবে আপনি ক্লিক করে করে আপনাকে যেতে হবে না জাস্ট ছবির উপর ক্লিক করবেন আমার মতো করে ছবির উপর ক্লিক করলে আপনার সমস্ত ডিটেলসগুলো চলে আসবে একদম সিম্পল এগুলো যদি আপনি মেনটেন করে চলতে পারেন তাহলে আপনার বাই রিকোয়েস্টের যে আপনি যে বাই রিকোয়েস্টের ফরম্যাটটা তৈরি করে রাখছেন বা আপনার যে ফরম্যাটটা বাই রিকোয়েস্টের যেহেতু আমরা যখন বাইরে কোচ করি তাদের আমাদের একটা ফর্মেট থাকে যে ফর্মেটের কারণে আমরা কিন্তু বাইরে কোচগুলো কপি পেস্ট করে থাকি সব বেশিরভাগ তো ওইগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনার মানে বাইরে কোচের ফর্মেটটা চুরি হওয়ার সম্ভাবনা থাকবে না তো আপনি এইভাবে কাজগুলো করেন আর ইউএসএ ইউনাইটেড স্টেটস এগুলো বাইরে কোচ করেন আর দশটা বাইরে কোচ করলে মাঝে একটা আসার সম্ভাবনা থাকে আর আমি মোটামুটি যখন দশটা বাইরে কোচ করি আমার দুইটা ক্লায়েন্ট আসে ইনশাল্লাহ এভাবে কাজ করলে আশা করি আপনার ফেক বায়ার এবং রিয়েল বায়ার চিনতে পারবেন রিভিউ দেখলে আপনি কাজ করবেন রিভিউ না থাকলে তার কোনো কাজ করার দরকার নেই আর দিই কোনো বায়ার যদি এসে আপনাদেরকে বলে যে আমাকে দশটা সাবস্ক্রাইবার পাঁচটা লাইক কমেন্ট দাও আমি তোমাকে পরে অর্ডার করতেছি দূরে থাকবেন একশো হাত এগুলো আসলে ম্যাক্সিমামগুলো বট হয়ে থাকে ওকে তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন সম্পূর্ণ ডিটেলস আশা করি বুঝাইতে পারছি আমাদের ক্লাসের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন